এই আয়াত হচ্ছে একটি অর্থনীতি বিষয়ে আয়াত নাজিল হয়েছে আমরা বর্তমান যে সময় কাল অতিক্রম করছি এই সময়ে বিশ্বের প্রতিটি মানুষ সকলে চিন্তার মধ্যে আছে আমাদের অর্থনীতি নিয়ে আমাদের ফিউচার নিয়ে আমাদের ভবিষ্যৎ ফ্যামিলি ব্যবসা চাকরি নিজের পরিবার সব কিছু নিয়ে পৃথিবী পৃথিবীতে ছোট বড় সকলে আমরা মহাচিন্তিত আছি আমরা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছি বাংলাদেশ থেকেও সেটি ঘোষণা করা হয়েছে দুই সাল সেটি নাকি একটি দুর্ভিক্ষের বছর নওয়াজ আল্লাহ পাক আমাদের হেফাজত করুন দুর্ভিক্ষ এটি একটি অর্থনীতির একটি ব্যাড সাইড আমরা এই সাইডে আমরা কখনো যেতে চাই না আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে হালাল পথে রেখেছ তুমি আমাদেরকে হালাল পথে রাখবে সর্বলা আমি এই তেইশ সাইল প্রবেশ করার আগে মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের দ্বিধা সন্দেহ বিভিন্ন প্রকারের গুজব কেউ বলছে গুজব অনেক কথা অনেক কথা ইসলাম অর্থনীতিতে আমাদেরকে কি নির্দেশ দিয়েছে আমাদেরকে সে পথে মুসলিম মিল্লাকে সে পথে চলতে হবে যে পথে কোরআন বলেছে যে পথে আমার রাসুল বলেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন ইসলাম অর্থনীতির ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আজকে আমি যে আয়াত কেনা তালাবাত করেছি এই আয়াত এটি একটি মূলত সুদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে এই সুদের ব্যাপারটা আমাদের জন্য এত ভয়ঙ্কর একটা বিষয় হয়ে গেছে বিভিন্ন আলেমদের মুখে শুনি যে সুদের ব্যাপারে কথা বললে নাকি তার চাকরি চলে যায় অথবা সুদের ব্যাপারে কেউ আলোচনা করতে চাই না আমার মনে হয় আমরা মানুষকে ওলামা একরাম ঠিকভাবে সুদের ব্যাপারটা বোঝাতে আমরা ব্যর্থ হচ্ছি এই জন্য মানুষ ঠিক মতো সেটা বুঝে নিতে পারছে না যে সুদের যে ব্যাপার এটা একটা সিম্পল একটা ব্যাপার আমরা বিভিন্ন লেনদেনের সাথে আমরা যে কোনোভাবে জড়িত আমরা প্রত্যেকের মনে এটাই সন্দেহ বিরাজ করে সত্যি কি আমি সুদের সাথে আমার কি সম্পৃক্ততা হয়ে গেছে কারণ যারা সুদ খাবে হারাম খাবে ঘুষ খাবে তাদের নামাজ এবাদত কিচ্ছু কি হবে না কবুল হবে না আমার প্রিয় নবী স্পষ্ট বললেন যে শরীর হারাম বক্ষণ করে সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না নজরুল্লাহ বলবেন আমরা হাজারো চেষ্টা সাধনা আমরা করব আমরা হারাম থেকে বেছে আমরা হালালের উপরে তাকার চেষ্টা করব কারণ যে হারামের ভিতরে এই পৃথিবীতেও কোনো শান্তি নেই পরকালে তো আমার জায়গাই নেই সুতরাং সেই পথে আমরা যাব কেন দরকার নেই হয়তো একটু কষ্ট করে চলব যদি সেই কষ্টের মধ্যে আমার আল্লাহ রাজি থাকে আমার রাসুল রাজি থাকে তাহলে সেই কষ্ট আমার জন্য নিয়ামত জুড়ে বলুন সুবাহার আল্লাহ আমরা তো সেই কষ্ট চাই যে কষ্টে আমার আল্লাহ রাজি যে কষ্টে আমার রাসুল রাজি এই এবং কষ্ট স্বীকার করতে পারা এটা তো মহানিয়ামত ঠিক কিনা কোরআন শরীফে আল্লাহ পাক এই আয়াতে বলছেন যারা সুদের লেনদেন করবে কেয়ামতের ময়দানে তারা জিনে ধরলে মানুষ যেভাবে পাগলামি করে কেমতার ময়দানে যারা সুদের লেনদেনে জীবন যাপন করেছে তারা সেভাবে পাগলের মতো হাসরের ময়দানে ঘুরতে থাকবে মানুষ তাদেরকে দেখেই বুঝে ফেলবে হাই এই মানুষ তো পৃথিবীতে সুদের লেনদেন করেছিল আজকে সেই জিন দ্বারা মানুষের মতো সেই দিক বিদিক চলে যাচ্ছে আবুল তাবুল বকছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আওয়াজবিল্লা এই পথে আমরা কখনো যেতে চাই না এই পথে আমরা কেউ যেতে চাই না এমন একটি মহাবিপদ তা আমাদেরকে সকলকে বুঝতে হবে আসলে সুদের সংজ্ঞাটা কি আমার রাসুল স্পষ্ট করে বললেন কুল অরজিন জাররা নাফান পাহুয়া ঋণ প্রত্যেক ঋণ ঋণের পিছনে যে বাড়তি টাকা দাহ্য করা হয় সেটি হলো সুদ একেবারে সুদ প্রত্যেকটা ঋণের পিছনে যে বাড়তি টাকা কি করা হয় দাহ্য করা হয় সেটাই হলো কি সুদ এটা আমরা সকলে বুঝি এবার আপনি সেটাকে যদি বলেন ইন্টারেস্ট আপনি সুদকে যেই নামে দেন সেটা কি থাকবে কথা বলেন সুদেই থাকবে আপনি যে বলেন premium for the use of money তারপরও সেটি কি থাকবে সুদ থাকবে কুল্লু কারজিন সুদ হচ্ছে একটি সামাজিক ব্যাধি এটি আসছে আয়ামে জাহালিয়া থেকে এটা নতুন কোন এই আধুনিক যুগের কোন কি নয় দান নয় এটি হচ্ছে আয়ামে জাহেলিয়ার একটি জঘন্য কথা আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাম বিদায় হজের বাসনে স্পষ্ট ঘোষণা করেছেন আজ থেকে আমার উন্মতের মধ্যে আমি সুদকে হারাম করলাম সর্বপ্রথম আমার সাসা আব্বাসের সমস্ত সুদের লেনদেনকে আমি রহিত করলাম আমার নবী বিদায় হজের বাসনের মাঝেই নিজের আপন চাচা নিজের কলেজার টুকরা চাচাকে বললেন তোমার তুমি যাদের সাথে সুদের লেনদেন করেছো তাদের কাছ থেকে তুমি তোমার মূলধন ফিরিয়ে নেবে এবং তুমি অতিরিক্ত সুদের টাকা তাদেরকে মাফ করে দিবে আজ থেকে সুদের কোনো লেনদেন পৃথিবীতে চলবে না এইটার বাস্তবতা আমাদের সমাজে বেশ কম চলে যারা বোঝে না তারাই করে মানুষ যখন বিপদে পড়ে তখন তার কিছু টাকার প্রয়োজন হয় তখন সে যখন টাকা আনতে যায় ওই ঋণের পিছনে কিছু যেমন নাকি কেউ একশো টাকা যদি ধার নেয় ঋণ নেই একশো টাকার পিছনে তাকে বলল এক বছর পর তুমি আমাকে একশো দশ টাকা আমাকে পরিশোধ করবে তাহলে সেখানে ওই দশ টাকা সেটা কি সুদ এটা মোটামুটি আমরা আমাদের সমাজে অনেকটা কমিয়ে এসেছে মানুষ এখন সুদের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছে এখন ব্যাপার রয়ে গেছে আমাদের ব্যাংকিং যে লেনদেন ব্যাংকিং আমরা ব্যাংকে ব্যাংক পৃথিবীতে এসেছে আমাদেরকে কে বলেছে তোমাদের ঘরে চুরি হচ্ছে তোমাদের ঘরে দিয়ে হচ্ছে তোমরা তোমাদের আমানত তোমাদের টাকা আমাদের কাছে রাখো আমরা পুলিশ দিয়ে আমরা এগুলো তোমাদের টাকা পয়সার আমরা সিকিউরিটি দিব এটাই ছিল তাদের প্রথম কথা এখান থেকে ব্যাংক তারা গবেষণা করে বিজনেস করলো ব্যবসা করলো বিভিন্ন প্রকারের শাখা পোশাকা সারা পৃথিবীতে ব্যবসার যত ইনকামের যত পথ সব পথ তারা খুলে দিয়েছে সেখানে আমরা সুদের মধ্যে চলে যাচ্ছি এখন আপনি ব্যাংকে টাকা রাখবেন নিয়ত একটাই আমার টাকা ব্যাংকে রাখবো শুধুমাত্র সিকিউরিটি বলেন সিকিউরিটি নিয়ে যদি কেউ ব্যাংকে টাকা রাখে তাহলে একরাম বলেছেন সেই টাকা রাখার মধ্যে কোনো অসুবিধা নাই ব্যাংক যদি আপনাকে অতিরিক্ত টাকা যদি দেয় আপনার মূলধন থেকে সেই টাকাটা সুদের টাকা আপনি ওই টাকাটা ওলমে একরাম যেখানে বলে আপনি সেখানে দান করুন এটা সোয়াবের নিয়োগ না করে আপনি সেখানে দিয়ে ফেলুন আমরা সেগুলো ওপেন বলতে চাই না এটা আপনার আলোচনা সাপেক্ষে যেখানে দেওয়ার দরকার সেখানে দিবেন কিন্তু আপনার মূল টাকাটা এটা আপনি সবসময় কি রাখতে হবে হিসাব রাখতে হবে কেউ যদি ব্যাংক থেকে লাভ খাওয়ার নিয়তে যদি ব্যাংকে টাকা রাখে বিয়ার করে এই করে সেই করে তার নিয়ত হলো ব্যাংক থেকে আমি এই টাকা দিয়ে কিছু লাভ খাবো তাহলে তার পুরো টাকাটা সুদের টাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ও কেন নিয়ত কি নিয়ত ইন্নামাল আমালু বিনিয়াত সোজা কথা